সঠিক চমৎকার করে আমার দয়াল বাবা জিন্দা শাহ রহমতুল্লাহের ভক্ত হইতে হলে কি কি কাজ তার করতে হয় সে কি করণীয় আমাদের মাঝে উনি আল্লাহর যে মাঝে যা সে মাঝে যা সম্বন্ধে আলোচনা করবো বাবারে গাছ আছে যদি গাছের ফল না থাকে ওই গাছের কখনো দাম থাকে না গাছ ধরছে কি ওই গাছের কত যত্ন দুই পানি দেয় ওষুধ দেয় আবার কি উড়াইলে কিছু বাইন্ধে বুন্ধে দেয় গাছ যত চিকন হোক তার মূল্যায়ন বেশি যত বড় মোটা গাছ ওই গাছের মধ্যে কোনো ফল নাই ওই গাছের কোনো দাম নাই ফল ভক্ত গুরু যে তুমি তোমার যদি কোনো ফল না থাকে তোমার ভক্ত না থাকে তোমাকে গুরু বলে কি ভক্তই আমি বাগানে ফুল আমি বাগানের ফল মালিক আমার একজন আমি যে আল্লাহর মহান অলির দরবারে আসছি এই বাবা সহস্র বিহর্যত মনপি রহমতুল ইনি ছিলেন একজন মজ্জ বলি মজ্জু বলি কাকে বলে জানেন পাগল মস্তান এদের কাছে পীর মুর্শিদের কাছে আসে আল্লাহ নবীদের কাছে আসে এলহাম আর পাগল মস্তান যারা এদের কাছে কোনো এলহাম আসে না এদের ঘরটা হলো সরাসরি আল্লাহ ঘর চাইলে আল্লাহ দিয়ে দেয় চাইলেই দিয়ে দেয় ওই যে হরজত বিল্লাল সাত দিনের আয়ু পাইল হ্যাঁ সাতটা রুটি বানাইলেন মারা বিয়া সাতটা রুটি তিন চারটা রুটি হজরত বেলালকে খাইলেন আর কই ঠিক আছে একটা পাগল এসে বলে মারে আমি বহুদিনের ক্ষুধার্ত দয়া করে আমার কলিজা যদি তুই ঠান্ডা করতে আল্লাহ তোর কলেজা ঠান্ডা মা বলে মনে মনে চিন্তা করে কিছুক্ষণ পর আমার স্বামী মারা যাবে স্বামীর জন্য একটা রুটি রেখা দুটো রুটি পাগলকে দিয়ে দিল আজরালের সময় হয়ে গেছে হজরত বিলালের যান কবচ করবে আজরাল পারে না একটা ঘর বানাইলেন সেই ঘরের দরজার সামনে বসে বসে পাগল আল্লাহর পাগল দরজা দিয়ে পাগল কত বড় গুরুত্ব আজরাইল কোনো সালাম কালাম নাই হ্যাঁ পাগল সারা পাগল কয় তুমি কে কারণ তুমি হজরত বিল্লালের আয়ু জান কবজ হবে হজরত বিল্লাল মারা যাবে বলে হ্যাঁ শুনছি বলে খানা শোনো বলে আজরাইল বলে তুমি যাও আমি খাওয়াটা শেষ করে লই তারপরে তুমি এসো পাগল টুক টুক টুক টুক করে রুটি খায় রুটি খায় আল্লাহর কাছে গেছে চলে আসলেন বলো মাওলা রে ওই দরজার মধ্যে একজন পাগল ওই পাগলকে সরাই আমি ঘরের মধ্যে ঢুকতে পারি না আল্লাহ বলে আরে ব্যাখ্যাল সালাম যাই পাগলের কাছে যাই দাঁড়াইলি কি পাগল দরজা খুলে দিবে আবার পাঠাই দিচ্ছে আল্লাহ রে পাগল ঘরে রুটি খাইতেছে ঘরের মধ্যে ঢোকা যাবে রুটি খাওয়া শেষ করে আল্লাহ দরবারে ফরিয়াদ মৌলা রে রুটি খাইয়া বড় দিনা হয়ে গেছে মৌলা এই বিনিময়ে আমি হজরত আল্লাহ কয় ঘন্টার আয়ু দেওয়া পাগল কয় যদি তুমি এক ঘন্টার না দেও তাহলে আমি দুই দিনের চাই আল্লাহ কয় দুই ঘন্টাও দেওয়া যাবে না বলে তাহলে তিন দিন চাই আল্লাহ তোমার পাগলে পাড়া করতে করতে করতে করতে আল্লাহ কয় দি এক ঘন্টা না পাগল কয় সাত দিন কয় সাত ঘন্টা না কয় পাঁচ দিন বলে পাঁচ ঘন্টা না ছয় দিন বলে ছয় ঘন্টা না বলে তাহলে সাত দিন আল্লাহ কয় যা সাত দিলাম পাগল কয় আল্লাহ তুমি সাত দিছ আমি তোমার বন্ধু আমি তোমার পাগল আমার তোমার করির খাতিরে তুমি প্রাণের পোশাকটা শুনলো আমি তোমার কাছে চাই আল্লাহ আমি আল্লাহ হয়েছি পাশে এবার পাগলাম না চাই সেই অলি হলো আমার শাশুড়ি বাবা মনোপীর এনার গুরুর দরবার ভক্ত সঙ্গ চলতেছিলেন অনুষ ছিলেন আমার যাদব গোসাই সে যাদব গোসাইয়ের দরবারে সকল ভক্তদেরকে দাওয়াত দিলেন কিন্তু শাহ সবি বাবা মনোপীরকে দাওয়াত দেওয়ার সময় পারলেন না ওইদিকে শাস্তা দিয়া সকল ভাইরা যায় আর কয় কি পাগল তুমি যাবে না বলে কোথায় বলে দলের দরবারে ওরা সচ্ছে তুমি যাবে না মনের মধ্যে একটু রাগ হয়েছে আমার একটু বলে নাই আবার সাহসী হঠাৎ মনোবীর বাবা পানির বুক পানির মধ্যে নাই মা পানা দিয়ে বাচ্চারা খেলা করে ওইভাবে পারি লাভালাভি করতেছে ওইদিকে যাদব গোসাই বাবা জানের দরবারে হাজার হাজার ভক্তের আগমন বাবর সিরা লাইন ধরে দিছে পানি গরম করার জন্য পানি গরম হলে চাউলটা দিলে ভাত হবে তুলে তরকারি হবে ভক্ত রাত্রি হয়ে খাবে সকালবেলা দিচ্ছে পানি গরম লাইন ধরে চুলা খুলে ডেকে ডেক বসে দিচ্ছে বাবা সকালবেলা কেন বেলা পূর্বের বেলা পশ্চিমে ধুলো ধুলো অবস্থায় তারপরও পানি আর গরম হয় এক ভক্ত দরবার মধ্যে বলল হুজুর এনে দিয়েছি পানি একটু গরম বলো পানি গরম হয় না বলো না বাবা বললেন দেখ রে আমার মনুক দেখ পাগলামি ছাড়া আর কিছু আমার মনুক সকল ভক্তরা

যাদব গোসাই কাছে যা বলে আমার তুমি দাওয়াত দেও নাই কি তোমার দরবারে রান্না শেষ হয় নাই বাবা আল্লাহর অলি যারা আল্লাহর অলি যারা তারা চাইও যা দেখে বৈশ্যতা দেখে এক জায়গায় বসে আরো ছিল হুকরণ বিক্ষোভ নিচে তার এক জায়গায় বসে দর্শন করতে পারে এমনি করে যারা আল্লাহর অলিন প্রেমের প্রেমিক নামের বলে উজান চলে নামের তরি ডুবে না গুণ বৈঠা লাগে না নাইয়ের আমার দোষ রাজম বাবা খাটি খাটিফের ভক্ত যারা হয় তারাই বাবা দেশের মধ্যে সুখ না তাই আমার